Oh. گم ہے تو سارا جہاں مشکل کشا ہے آج دے مولا فریاد دربار پہ جو ہاتھ اٹھائے رحمت سے دامن دھرے خالی دامان لے چلے ہم مولا کیا ترا شاہی دربار تمہارے عشقت مدرہ کی آباد خود ہی کہہ مٹائے دلو ہائے اللہ شاہ وقل رب رحمهما كما ربياني صغيرا اللهم اغفر علينا مادة من السماء تقول لنا عيدا لأولنا وآخرنا وآلاة من وانتا خیر الراسقین رحمت سید المرسلین خاتم النبین شفیر مصطفین عجیس القریبین راحت العاشقین زبدت المعاشقین نبینا علی مولانا مجلس سقلائی محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يا رب العالمين آمين সাহেব দাওয়াত পক্ষ থেকে আল্লাহ এগুলোর নজরানা হুজুর পাক সাহেবুল্লাহ পৌঁছে ওনার আব্বা যান আব্বা যান আম্মা যান দাদা যান চাচা যান নাম আমরাও যান পৌঁছে আপনার দুদুমা হালিমাতু সাদিয়াত দরবার পৌঁছে আশিক রাসূল ওয়াইস কারিদির দরবার পৌঁছে আই মাওলাম দেখরা লেকরাম খলিফায়ে রাশিদিন সাহেবায়ে রাসূল পাক পঞ্জতন खास मतलब बकरी कब्रस्तान माला कब्रस्तान पहुंचे आसूल मौलाना हसनैन करीमैन शादात करबला नाना पहुंचे ऐ अल्लाह खास कर मौला गौस पाक गौस अर्श गौस फर्श गौस जिन गौस इन गौस बरा गौस सप्लाई माकूस बाद बुद्ध बिलासर के अकाली हजरत पीर पीर से सुल्तान अब्दुल कादिर जिला हसन हुसैन रजी अल्लाह ताला गौस बगदाद शेख पहुंचे अल्लाह खास कर आता है रसूल बंद नवाज खाजा मोइन मोइन मिल्ला আমিন বলার কেউ নাই কোনো আওলাদ নাই ফাতে করার কোন নাম নেওয়ার নিশান নেওয়ার কোনো কেউ নাই আল্লাহ সমস্ত আল্লাহ আল্লাহ আল্লাহ বন্দাল না নামে সাহেদাওয়ার পক্ষ থেকে ফাতে এই সোসাইটির মামলা যে সমস্ত ফারাগতির জন্য অভাব আছে আল্লাহ এগুলো পূরণ করে দিন আসমানি বেলা জমি বেলা তো রক্ষা করুন আল্লাহ খাস করে বারকাত দান করুন তো বাড়িতে খাস রহমত দান করুন আল্লাহ আসমানি জমি বেলা তো মাহফুজ ফরমা আল্লাহ বংশধর প্রজন্ম অদস্ত পূর্বপুরুষ সকলকে আল্লাহ কামেলা যারা মুরব্বের কবরস্থান আছে তাদের কবরকে আল্লাহ নবীদের নূর দিয়ে মোনাবার করে দিন কেমন রাত বেহেস্ট জীবন দান আল্লাহ যারা বেঁচে আছে তাদের বরকত দান আল্লাহ বাল বাচ্চাদের আলম অপনর দান আল্লাহ খাস করে আল্লাহ রিজিকত আমলত এলেমত হায়াতত আল্লাহ আয় আল্লাহ ব্যবসা কাজ আল্লাহ আমাদের ভাইয়েরা যারা আছে আল্লাহ সকলে যারা অংশগ্রহণ করছে আমাদের সাথে সকলের জান মাল ইজ্জত আবু হেফাজত ফরমা ওলামায়ে আহলে সুন্নাত আল্লাহ প্রত্যেকের কামিয়াব আল্লাহ ফরমা আল্লাহ আসন্ন ঈদে মিলাদুন নবীর আল্লাহ তাকরিম তাজিম করার তৌফিক দান করো আমিন সাল্লাল্লাহু তাআলা আলা নূর আমিন ওয়া আলা রাসূলিল মাঈন বাহাক্কে কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ